এবারে বিষয় ইমানদারের বৈশিষ্ট্য মানুষকে এই শিক্ষা দেয় একথা সুস্পষ্ট যে আল্লাহ রবিনের অনুমতি ব্যতি রেখে আপনার ক্ষতি সাধন করার ক্ষমতা পৃথিবীর কারণে যেটা হবার সেটা হবেই আল্লাহ আপনার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন এটা হবেই আল্লাহ নির্ধারিত কোন জিনিস থেকে বাঁচবার কোন উপায় মানুষের নাই আর যখন মৌত আসবে وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া নির্ধারিত সময় ছাড়া কোন জায়গায় কোন মাঠে কোন জায়গায় মানুষের মৃত্যু হবে কেউ জানে না নির্ধারিত কিতাবের মধ্যে তা বিবদ্ধ রয়েছে সুতরাং ইমান মানুষকে এই শিক্ষা প্রদান করে আল্লাহর প্রতি ইমান যে মৃত্যুর ভয় করে হক থেকে ফিরে থাকতে পারবেন না ইমান বিল্লা মানুষের মধ্যে আশার সৃষ্টি করে ভরসার সৃষ্টি করে সে কখনো হতাশা হতাশ হয় না আল্লাহ রব্বুর আরমিন মানুষকে নিরাশ হতে নিষেধ করেছেন রাহমাতিল্লাহ হতাশা এক ধরনের কুহরি নিরাশ হওয়া কুহরি এই জন্য আল্লাহ পাক নিরাশ হতে নিষেধ করেছেন মোমেনের ভিতরে আল্লাহ পাক আশাবাদ সৃষ্টি করেন এটা হলো ইমানের দাবি আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন আল্লাহ রহমত থেকে কেবলমাত্র পথভ্রষ্ট লোকেরাই হতাশ হয় নিরাশ হয় আর কেউ নিরাশ হয় না আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হওয়া ইমানের পরিপন্থী এই জন্য ইমানদার লোকেরা যখন রোগাক্রান্ত হয় তখন সে নিরাময়তার দিক থেকে ভেঙে পড়ে না হতাশ হয় না কারণ আল্লাহর প্রতি ইমাম তাকে বলে তিনি আমাকে সৃষ্টি করেছেন আর তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন আর তিনি আমাকে আহার করান তিনি আমাকে পান করান আর আমি যখন অসুস্থ হই তখন আমাকে রোগ মুক্ত করে দেন আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ হলে আমাকে রোগ মুক্ত কে করেন আল্লাহ রব্বুল আলামিন হজরত আইয়ুব আলাইহিস আঠারো বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন আমাদের মধ্যে অনেক মানুষ রোগাক্রান্ত হয় না আমাদের প্রত্যেকেরই রোগ ব্যাধি মাঝে মধ্যে হয় না হয় না অনেক মানুষ আছে অসুখ হলে বলে এত নামাজ রোজা আমি করি আর রোগ আমার ছাড়া কেউ চলে যাবে এত ভালো ভালো কাজ করি তারপরে আমার অসুখ হয় আমার ছেলে মেলে মরে এটা কেমন কথা রোগ ব্যাধি এটাও আল্লাহ নিয়ামত তন্দুরুস্তিও নিয়ামত রোগ ব্যাধিও নিয়ামত তবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ রোগ ব্যাধির নিয়ামত তন্দুরস্তির নিয়ামত দিয়ে বদলায় দাও আমাকে তন্দুরুস্তি দান করো যাতে করে আমি ইবাদত করতে পারি হাজরত আইব আলাইসালাম আঠারোটি বছর পর্যন্ত রোগ ভোগ করার মধ্যে যখন শরীরের ভিতরে পোকা জমে গেল জিব্বায় যখন পোকা শুরু হয়েছিল তখন তিনি বলেছিলেন রব্বুল আলমিন এতদিন কোনো কথা বলি নাই এখন আমার জিব্বায় পোকা ধরেছে আয় আল্লাহ পাক তুমি দয়া করে আমার জিব্বায় পোকা দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার তুমি আল্লাহ তোমার জিকের আমি কি দিয়া করব হজরত আইব আলাইসালাম আল্লাহ পাকের কাছে বললেন আন্নি অসুস্থ হয়ে পড়েছি আর তুমি হচ্ছ পরম করুণাময় দাতা এবং দয়ালু আমাকে রোগমুক্ত করে দাও এটা না বলে তিনি খুব কায়দা করে বললেন জায় আল্লাহ আমি অসুস্থ আর তোমার নাম রহমান রহিম আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করলেন আল্লাহ পাক তাকে শুনিয়ে দিলেন আল্লাহ পাক বলছেন ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ومثلهم معهم رحمة من عندنا আমি তার কষ্ট দূর করে দিলাম এবং তাকে কেবল তার পরিজনই ফেরত দিলাম না বরং তার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকেও আমি ফেরত দান করে দিলাম আল্লাহ পাক হাজরাতে আয়ুব আলাইসালামকে আঠারো বছর রোগ ভোগ করার পর পূর্ণ সুস্থতা দান করে দিলেন হতাশ হওয়া এটা ইমানের পরিপন্থী এবার দেখুন হজরত ইয়াকুব আলাই ইসলাম প্রাণ প্রিয় সন্তান হজরত ইউসুফ আলাইসালামকে তিনি হারিয়ে ফেলেছেন হজরত ইউসুফকে হারাইয়া হজরত ইয়াকুব কিন্তু হতাশ হয়ে যান নাই বরং তিনি বলেছেন আল্লাহ হজরত ইয়াকুব আলাইসালামের কথাকে কোরআন শরীফে কোট করে দিলেন فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم ধৈর্য ধারণ করাই উত্তম ফাসাবরুন জামিল উত্তম ধৈর্য ধারণ করলাম এটাই উত্তম হয়তো শীঘ্রই আল্লাহ পাক আমাকে আমার সন্তানকে আমার নিকট ফিরিয়ে দিবেন এই কথা তিনি হতাশ হন নাই বরং আল্লাহর প্রতি তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আর আল্লাহ পাক তার এ দোয়া কবুল করেছেন হাজরত ইউসুফ আলাইসালামকে তার পিতার কাছে আল্লাহ ফিরাই দিয়েছেন দেন নাই কি বলছেন দেন নাই আল্লাহ পাক হাজরত ইউনুস আলাইসালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন মাছ তাকে গিলে ফেলল ইউনুস আলাইসালামকে গিলে মাছ নদীর অতল তল দেশে চলে গেছে বাঁচার কোনো পথ নাই মাছের পেটের ভিতরে দরজা নাই জানালা নাই ছিদ্র নাই বেরোবার বেরোতে পারেন এমন কোনো জায়গা নাই আল্লাহ পাক হজরত ইউনুসের এই ঘটনা বলতে গিয়ে কোরআনে কারিমের মধ্যে বলছেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين মাসের পেটার ভেতরে বসে হজরত ইউনুস আলাইসালাম চিৎকার দিলেন কি পড়লেন পড়েন আমার সাথে সবাই মিলে লা ইলাহা আল্লাহ ছাড়া কোন ইলা নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি আমার উপরে জুলুম করেছি এই বলে তিনি কাঁদতেছিলেন আর আল্লাহ রব্বুল আলমিন ইরুসাল্লাহ সালামের কান্না বুঝি শোনেন নাই বলেন শুনেছেন কিনা ইউনুস কান্না তিনি শুনলেন আর তিনি জবাব দিলেন আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন আল্লাহ পাক বলেন আমি ইউনুসের ডাক শুনলাম ডাকের জবাব দিয়ে দিলাম মাছের পিঠির ভিতরে যন্ত্রণা দিয়ে দিলাম মাছ ভেটে ভেসে উঠল আর দরিয়ার কিনারে গিয়া ইউনুস আলাহ সালামকে বমি করে দিল আল্লাহ পাক বলেন শুধু ইনুসকে নয় এইভাবে করে আমার কোন মোমেন বান্দারা যদি বিপদে পড়ে যায় তাহলে তারা যদি আমার কাছে কান্দে আমি রব্বুর আলমী এই ধরনের বড় বড় বিপদ হোক আর ছোট বিপদ হোক সব বিপদ থেকে আমি আল্লাহ পাক বাঁচাইয়া দেব বিপদগ্রস্ত মুসলমান আমরা সব বিপদে আছি না আজকে দোয়া করবো আমরা একটু পরেই আল্লাহ কাছে আল্লাহর কাছে কাঁদবো যেন আমাদেরকে বিপদ থেকে আল্লাহ বাঁচান গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ যেন বিপদ থেকে বাঁচান কত রকমের রোগ শোক কত কষ্ট মানুষের ইমান মানুষকে এই ট্রেনিং দেয় ইমান মানুষকে এই শিক্ষা দেয় আল্লাহর প্রতি এই শিক্ষা দেয় হতাশ হবা না সব সময় আল্লাহর কাছে বিনীতভাবে চাইতে থাকো তিনি তোমার আশা পূরণ করবেন আল্লাহ পাক আরো বলেছেন قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন হে আমার ওই সব বান্দা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো অর্থাৎ গুণা করেছো আজকের মাহফিলে যত লোক এসেছেন এর মধ্যে যারা জেনাকার যারা মদখোর যারা জুয়ারি যারা ঘুষখোর যারা সুদখোর যারা নামাজ ছেড়েছে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে মারাত্মক মারাত্মক গুণা যারা করেছে এভাবে পৃথিবীতে যারা করেছে আল্লাহ বলেন নবী আপনি ডেকে বলেন নিরাশ হয়ে যেও না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না তুমি কত গোনা করেছ তোমার গোনা যদি পাহাড় সমান হয় আমার আল্লাহর রহমত তাহলে আকাশ সমান আর তোমার গোনা যদি আকাশ সমান হয়ে যায় আল্লাহর রহমত তো আল্লাহর আরো সারাইয়া গেছে এই পৃথিবীতে যার কাছে যত চাইবেন সে তত অসন্তুষ্ট হবে বাপ হোক মা হোক স্ত্রী হোক যত বেশি চাইবেন তত সে বেশি বিরক্ত হবে আর আল্লাহ হচ্ছেন এমন যার কাছে না চাইলে তিনি বিরক্ত হয়ে যান শায়ের বলছেন হর হমেশা দেনে কো তৈর হ্যাঁ হর হমেশা দেনে কো তৈর হ্যাঁ जो न मांगे उससे वो बेजार है সব সময় দিতে প্রস্তুত আমার আল্লাহ যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান পৃথিবীতে কেউ ডেকে বলে না আয় তোরে মাফ করে দিই কে বলে কেউ বলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন এমন তিনি ডাকেন আর বলেন চুরি করেছিস ফিরে আয় ডাকাতি করেছিস ফিরে আয় জেনা করেছিস ফিরে আয় গোনা করেছিস ফিরে আয় কুহুরি করেছিস ফিরে আয় বান্দারে দে চোখের পানি ফেলে দে মাপ চা মাপ করে দেব আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না তিনি সমস্ত গুণা মাফ করে দিবেন তিনি গফুর রহিম গুণা থেকে ফেরো আর তবা করো আল্লাহ মাফ করে দিবেন সোমান আল্লাহ বলেন আল্লাহ পাক আরো বলেন বান্দা যখন আমারে ডাকে আল্লাহরে ডাকার জন্য মাইক লাগবে না টেলিফোন লাগবে না মোবাইল লাগবে না চিৎকার করা লাগবে না আল্লাহ পাক যখন বলেন আমারে যখন বান্দা ডাকে আমি বান্দার খুবই নিকটে যেরকম সুবহানাল্লাহ আমি খুব নিকটে কদ্দুর নিকটে وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ তোমার যে রগের যেই রগের উপরে তোমার মাথাটা খাড়া আছে এই রগের চাইতেও আমি আল্লাহ তোমার বেশি নিকটে বান্দা যখন একবার অন্তরের অন্তঃস্থল থেকে মনের গহীন কন্দর থেকে একবার যখন ডাক দেয় আল্লাহ সবাই বলেন সবাই বলেন মোহাম্মতের সাথে আল্লাহ আবার বলেন আল্লাহ আবার বলেন আল্লাহ বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর কন্দর থেকে এই চিন্তা করে যে কেউ নাই আকাশেও কেউ নাই জমিনেও কেউ নাই আমার মালিক নাই খালেক নাই রাজ্জাক নাই আইনদাতা নাই বিধানদাতা নাই কেউ নাই শুধু আছেন আমার মন মনের গভীর কন্দর থেকে বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সত্তর বার সাড়া দিয়ে বলেন বান্দা কি চাও আমি আজি আমার ভাইরা মানুষ যখন গোনা করে আল্লাহ পাক গুনাহগারদের জন্য বলেছেন ওয়াবাইয়া মাইয়ামাল আন আউ ইয়াযলিম নাফসাহু ثم يستغفر الله يجد الله غفورا رحيما কেউ যদি কোনো অন্যায় কাজ করে পাপ কাজ করে কিংবা নিজের উপরে জুল করে বসে আর এরপরে সেই লোক যদি আল্লাহর কাছে তওবা করে গোনা থেকে মাপ চায় আল্লাহ পাক বলেন সে আল্লাহকে গাফুর রহিম হিসাবে পেয়ে যাবে গুণা করেছ মাপ চাও ক্ষমা চাও আল্লাহ আর গুণা করবো না মাফ করে দাও আল্লাহ বলেন মাফ করে দিব আল্লাহ আল্লাহর কারবারটাই ভিন্ন রকম কিরকম আপনি দেশে লক্ষ্য করবেন যদি কেউ চুরি করে ডাকাতি করেন চুরি করে ডাকাতি করে অন্যায় করে ধরা পড়ল ছয় মাসের জেল হয়ে গেল জেলের থেকে বেঁচে গেল জেল থেকে মুক্তি পেল কিন্তু থানায় অপরাধীদের খাতায় নামটা লেখা থেকে গেল আবার অপরাধ করলো আবার জেলে গেল আবার মুক্তি হলো জেলে যতবার যাবে ততবার মুক্তি হবে কিন্তু থানায় যে ব্ল্যাক লিস্ট আছে তার থেকে নামটা বাদ যাবে না ঠিক কিনা থানায় অপরাধীর খাতায় বারবার তার নাম উঠতে থাকবে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের কারবার ভিন্ন মানুষ গুণা করলো আল্লাহর ফেরেস্তার ওই কালো খাতায় ব্ল্যাক লিস্টে লোকটার নাম লেখা হয়ে গেল যখন সে তবা পড়লো আল্লাহ রব্বুল আলমিন তবা যদি কবুল করেন তাহলে আল্লাহ পাক বলেন তবা শুধু কবুল করলাম না গোনা মাফ করে দিলাম আর গোনার খাতা থেকে নামটাও মুছে ফেলে দিলাম আমার বন্ধুগণ এই জন্যে ইমান বিল্লা আল্লাহর প্রতি ইমান মানুষকে হতাশা থেকে বাঁচায় মানুষ হতাশ হয় না হতাশ হওয়ার কোনো কারণ নাই হতাশ হবেন না বরং আল্লাহর রহমতের উপরে ভরসা করবেন আজকে সমস্ত গুণাগার বান্দা বান্দির আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমাদের গুণা মাপ চাইব আর আল্লাহ পাক বলেছেন আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব সুবাহ এটা আল্লাহ পাকের ওয়াদা এটা কার ওয়াদা দুনিয়ায় প্রায় সকলেই ওয়াদা খেলাফ করে কত লোক ওয়াদা খেলাফ করে কিন্তু আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন কখনো সুতরাং আল্লাহ পাক বলেছেন আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব ডাকেন সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বিল্লাহ মানুষকে এতগুলি শিক্ষা দেয় পাঁচ নম্বরে চারটি শিক্ষা বলেছি মোট ছয়টি শিক্ষা বলবো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ পঞ্চম নম্বরে ইমান বিল্লা মানুষকে যে শিক্ষাটা দেয় সেটা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকতে সাহায্য করে বিপদে সে ঘাবড়ে যায় না আল্লাহর উপরে মানুষের ইমান বিপদে ধৈর্য ধরার মতো শক্তি দান করে যেহেতু শত্রুতা বিপদ আপদ ক্ষয় ক্ষতি ইত্যাদি আসবে আর যারা দিনের কাজ করে আল্লাহর দিনের দায়ী যারা তাদের বিপদ তারও বেশি যারা দিনের কাজ করে আল্লাহ ইকবাল বলেছেন সাথে যা কা আজল সে রোজ সাথে যা কা আজল সে তাইম রোজ চরাগে সে বুলাবি সেই আবাহমান কাল থেকে শুরু করে মুস্তফা সাল্লামের দিনের এই চারাককে নিবিয়ে দেওয়ার জন্য সারা পৃথিবীর আবু জাহাল্লা চিরকাল চেষ্টা করেছে কিন্তু এই চেষ্টায় তারা কামিয়াব হয় নাই দিনের চারাক জ্বলতেই রয়েছে কারণ দিন কার চিল্লায় বলেন কার তারা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে আমার দিনকে পূর্ণতা দান করব তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন